সালাম আলাইকুম আজকে আমরা শিখব ইনগ্রেস প্রোটেকশন আইপি রেটিং সম্পর্কে আমরা বিস্তারিত জানব ইনগ্রেস প্রোটেকশন বা আইপি রেটিং কি এই জিনিসটা জানব বিস্তারিতভাবে শুরুতে এই প্রথম স্লাইডের মধ্যে আমাদের এখানে আসা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এনভায়রনমেন্ট আমরা আইপি রেটিং কোথায় কোথায় ব্যবহার করবে এর এনভায়রনমেন্ট সম্পর্কে একটু জানি এখানে শুরুতে আছে indoors outdoors water drip rain force submersion ice dust settling circulating or blow wind blow dust corrosive liquids oil non corrosive liquids hazardous location gas or combustible dust মানে এইসব এনভায়রনমেন্টের মধ্যে আমরা কোন আইপি রেটিংয়ের লাইট ইউজ করব এইটা আমরা জানতে পারবো আজকের এই স্লাইড বা এই প্রেজেন্টেশনের মাধ্যমে সর্বপ্রথম আমরা এখানে কিছু ডেফিনেশন দিছি ডেফিনেশনের মধ্যে আছে প্রথম আছে ড্রিফট রাইট টাইটের মধ্যে বলা হচ্ছে হচ্ছে falling drops or moisture will not enter the enclosure মানে আমাদের এনক্লোজার ভিতরে যাতে কোনো ড্রাক্ট অথবা ময়েশ্চার ঢুকতে না পারে আর হচ্ছে ডাস্ট টাইট মানে circulating or air blown dust will not enter the enclosure মানে আমার এনক্লোজারের ভিতরে যাতে সার্কুলেটিং অথবা বাতাসে ভেসে কোনো ডাস্ট ঢুকতে না পারে এসে একটা হচ্ছে rain proof Exposure to beating rain will not interfere with the operation of the apparatus or result in wetting of live parts or wiring within the enclosure আমাদের এনক্লোজারের ভিতরে যে এই ইন্টারফেসটা আছে এর ভিতরে যাতে কোনো প্রকার রেইন প্রবেশ করতে না পারে অপারেশনের সময় এই জিনিসটা কি এখানে বলা হচ্ছে তারপর হচ্ছে রেইন টাইট রেইন টাইট হচ্ছে expose to beating rain will not result in entrance of water মানে ওয়াটার যাতে কি করতে না পারে ড্র এক্সপোজ হয়ে বিটিং করে যাতে এটা ওই ইয়ের ভিতরে না ঢুকতে পারে এটা বলা হচ্ছে আর একটা হচ্ছে ওয়াটার টাইট ওয়াটারটা এটা বলা হচ্ছে যে water will not enter the enclosure when subjected to a stream of water এগুলো একটা কিছু ডেফিনেশন এখানে দেখানো হলো তারপর হচ্ছে আমাদের আইপি রেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে শুরুতেই বলা আছে একটা question what are LED IP rating এখানে বলা হচ্ছে what does IP stand for IP হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ যেটাকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে আইপি ইজ অ্যান অ্যাক্রোনিম মানে একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইপি এর ফুল মিনিং হচ্ছে ইংরেজ প্রোটেকশন এর সম্পর্কে বলা হচ্ছে যে it is a measurement of the protection an item will have against solid of solid object solid অবজেক্টের মধ্যে আছে যেমন ডাস্ট স্যান্ড ড্রাগ ইত্যাদি আর হচ্ছে লিকুইড অবজেক্ট মানে এই আইপি রেটিং দ্বারা বোঝানো হচ্ছে আমার দুইটা জিনিস দুইটা পার্ট থেকে প্রোটেক্ট দিবে দুইটা পার্ট থেকে সে প্রোটেক্ট করবে একটা হচ্ছে সলিড অবজেক্ট আর একটা হচ্ছে লিকুইড আর হচ্ছে an IP rating is complete of two number মানে আইপি রেটিংটা দুইটা নাম্বারে হয় দুইটা নাম্বার হয় ফার্স্ট নাম্বার হচ্ছে first number refer to the protection against solid object মানে ফার্স্ট নাম্বারটা বোঝায় হচ্ছে সলিড অবজেক্ট থেকে প্রোটেকশনটা কেমন হবে আর second number refer to protection against liquid আর সেকেন্ড নাম্বারটা বোঝায় হচ্ছে লিকুইডের প্রোটেকশনটা কেমন হবে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আইপি রেটিংটা কিভাবে লেখা হয় এরকম লেখা হয় IP sixty five sixty four sixty seven sixty eight যেমন ফার্স্ট লেটার সিক্স এই সিক্স দ্বারা এখানে বোঝানো হচ্ছে ডাস্ট টাইট অর্থাৎ নো ইংরেজ অফ ডাস্ট কোনো ডাস্ট ভিতরে প্রবেশ করতে পারবে না আর সিক্স দ্বারা বোঝা হচ্ছে protected against water jet from any angle যে কোনো অ্যাঙ্গেলে কি করতে পারবে না ওয়াটার হ্যাঁ ওয়াটারকে কি করবে প্রটেক্ট দিবে তারপরে পরের স্লাইড আমরা যাই what is an IP rating IP rating কি এখানে বলা হচ্ছে is IP rating has two numbers both of which give your give you information about the protection levels a high number means greater protection against solid or liquid মানে high number যদি হয় তাহলে প্রোটেকশনটা হবে হাই হ্যাঁ, এবং খুব বেশি প্রোটেক্টিভ হবে এবং এটার ভিতরে পানি এবং ডাস্ট কিছুই ঢুকতে পারবে না সলিড অবজেক্ট এবং লিকুইড কিছুই ঢুকতে পারবে না হায়ার নাম্বার আইপি রেটিং যেটা হবে এখানে বলা হচ্ছে যে first the first number zero to six মানে প্রথম নাম্বারটা শূন্য থেকে ছয় পর্যন্ত হতে পারে refer to the level of protection against solid object আর এটা সলিড অবজেক্টের প্রোটেকশনটা বোঝায় moving parts access guard jets other solid metal আর সেকেন্ড নাম্বার হচ্ছে জিরো থেকে এইট যেটা প্রোটেকশন লেভেলটা হচ্ছে liquid or moisture protection liquid or moisture protection is second number look at the at below the better understand the understand the protection offered with with each number এটা চার্টের মাধ্যমে আমরা এটা বিস্তারিত জানতে পারবো এই যে একটা সার্ট দেওয়া হয়েছে এটা এটাকে বলা হচ্ছে IP rating chart IP rating SAT. IP ratings are represented by combining the first and second digit of the following columns example below. মানে আইপি রেটিং এর এই নাম্বারগুলো বিস্তারিত বলা হচ্ছে ফার্স্ট যে ডিজিট হচ্ছে সলিড প্রোটেকশন আর সেকেন্ড ডিজিট হচ্ছে লিকুইড প্রোটেকশন হ্যাঁ degree of protection against solid object আর degree of protection against water মানে সেকেন্ডটা হচ্ছে ওয়াটার ফার্স্টটা হচ্ছে সলিড অবজেক্ট যদি আইপি রেটিং জিরো হয় তাহলে কোনো প্রোটেকশন দিবে না ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট দুইটাই যদি জিরো হয় তাহলে কোনো প্রোটেকশন দিবে না নো প্রোটেকশন থাকবে আর আইপি রেটিং ওয়ান দ্বারা ফার্স্ট ডিজিট যদি ওয়ান হয় তাহলে বুঝে protected against a solid object greater than fifty M M মানে ফিফটি এম এম এর বেশি যদি হয় গ্রেটার দেন ফিফটি এম এর বেশি অবজেক্টকে কি করবে প্রোটেক্ট করবে সাস অ্যাজ এ হ্যান্ড মানে হাতকে এর ভিতরে ঢুকা থেকে প্রোটেক্ট করবে বাধা দেবে আর সেকেন্ডের অপশনে বোঝা হচ্ছে ওয়ান দ্বারা প্রটেক্টেড এগনিস্ট ওয়াটার ড্রপ মানে পানির ড্রপ যদি ড্রপিং করে পরে এটাকে প্রটেক্ট দিবে আর দুই নাম্বার হচ্ছে যদি ফার্স্ট ডিজিট টু হয় তাহলে বুঝে protect against solid object greater than twelve point five M M such as a finger মানে একটা আঙ্গুল ঢোকা থেকেও প্রটেক্ট করবে ফার্স্ট ডিজিট টু দ্বারা আর ফার্স্ট সেকেন্ড ডিজিট টু দ্বারা বোঝা হচ্ছে protection against water drops at fifty degree angle মানে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ওয়াটার পড়ে তাহলে এটাকে প্রোটেক্ট করবে আর তিন নাম্বার পাঁচ ডিজিট দ্বারা বোঝা হচ্ছে protect against a solid object greater than two point five MM such as a wire মানে যদি টু পয়েন্ট ফাইভ সলিড অবজেক্টে প্রোটেক্ট করবে টু পয়েন্ট ফাইভ এর গ্রেটার দেন গুলা টু পয়েন্ট ফাইভ থেকে এর উপরে গুলা প্রোটেক্ট করবে যেমন নয়া আর সেকেন্ড ডিজিট থ্রি দ্বারা বোঝায় প্রোটেক্ট এগেনিস্ট ওয়াটার স্প্রে আর sixty degree sixty degree angle sixty degree অ্যাঙ্গেলে যদি কোনো ওয়াটার স্প্রে হয় তাহলে ওটাকে প্রোটেক্ট করবে আর সেকেন্ডে যাই এরকমভাবে four five six seven eight সবগুলা একই যে মিনিং বলা আছে এখানে আমরা দেখলেই বুঝবো no dust no engage protection সিক্সে আছে আবার এইটে আছে protect against the effect of permanent submersion in water up to 13 feet মানে থার্টি ফিট পর্যন্ত গভীরে নিয়ে যদি প্রবেশ করানো হয় ওই বাল্বটাকে তাহলে ওটা কি করবে প্রটেক্ট করবে সবচেয়ে হায়ার রেটিং হচ্ছে সিক্সটি এইট যদি আইপি রেটিং সিক্সটি এইট হয় তাহলে ওইটা উইল বাল্বটা আমরা পানির নিচেও ব্যবহার করতে পারবো উপরেও ব্যবহার করতে পারবো আউটসাইডেও ব্যবহার করতে পারবো বৃষ্টির ভিতরেও ব্যবহার করতে পারবো এটা সব দিক থেকে প্রোটেকশন দিবে এই জন্য এখান থেকে আমরা এটা বুঝলাম আর এখানে একটা ডিফারেন্স দেওয়া হয়েছে আর একটি sixty five sixty seven sixty eight sixty five হচ্ছে ওয়াটার রেজিস্ট আর সিক্সটি সেভেন হচ্ছে ওয়াটার রেজিস্ট প্লাস আর সিক্সটি এইট হচ্ছে ওয়াটার প্রুফ মানে সিক্সটি এইট ওয়াটার ঢুকবে না আর সিক্সটি এইট হচ্ছে ওয়াটার রেজিস্ট মানে ওয়াটার বাধা দিবে টেন মিনিট পর্যন্ত হয়তো ট্যাক্সি থাকবে তারপর হয়তো নষ্ট হয়ে যাবে পানি ডিকা আর সিক্সটি ফাইভ হচ্ছে water resist protected against water jet from any angle যে কোনো অ্যাঙ্গেলে ওয়াটার পড়লে এটাকে প্রোটেক্ট দিবে এটা দ্বারা সিক্সটি ফাইভ বোঝায় তারপরে স্লাইডে আছে এখানে IP rating will you need if you don't anticipate a harsh impairment that is extremely dusty or wet and lower IP rating wood surface এখানে একটা কন্ডিশন বলা হয়েছে in place that will have a lot of dust debris and potential to be a contact with any solid or liquids you will want to make sure that the IP rating are high and that you have adequate water resistance and waterproof containing on your LED strip lights মানে আমি যদি হায়ার প্রোটেকশন চাই তাহলে আমার হায়ার আইফি রেটিং ব্যবহার করতে হবে আর যদি মিডিয়াম মিডিয়াম প্রোটেকশন চাই তাহলে মিডিয়াম আইফি রেটিং আর যদি লোয়ার প্রোটেকশন চাই লোয়ার আইপি রেটিং হতে হবে যেখানে আইফি রেটিং কোথায় কোথায় কোনটা অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রোফিয়েট এটা বলা হয়েছে ল আইপি রেটিং আর অ্যাপ্রোফিয়েট কোন জায়গায় ল আইপি রেটিং প্রযোজ্য বা প্রিফেয়ারেবল অ্যাপ্রোফিয়েট হবে indoor use protected use inside seal product inside seal signage Uh, when using aluminium uh, extrusions হচ্ছে high আইভি reading আর appropriate for মানে unsealed outdoor locations place that have a lot of debris areas with heavy foot traffic high sparse areas high contrast areas people tracing them and wet locations এইসব জায়গায় হাই আইফি রেটিং ইউজ করতে হবে আর ওইসব জায়গায় ইউজ করতে হবে হচ্ছে low IP rating thanks thank you very much আজকের মতো এখানেই শেষ হ্যাঁ আমরা আবার দেখা হবে ভিডিওটি যদি ভালো লাগে আমরা লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করব আর কমেন্ট বক্সে মতামত জানাবো এবং সাবস্ক্রাইব যদি করতে মন চায় তাইলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম